আনলিমিটেড ফলোয়ারের জন্য এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে হবে এই যে দেখতে পাচ্ছ এনএস ফলোয়ার্স এই অ্যাপ্লিকেশানটা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করার পর এটিকে ওপেন করব এখানে এটি লগ করতে হবে এটি লগ করার জন্য একটা ইনস্টাগ্রাম ফেক আইডি বানিয়ে নিতে হবে আগে আগে থেকে বানিয়ে বানানোর পরে ওই ফেক আইডির ইউজার নেম এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব তো আইডিটা আমার লগ ইন হয়ে গিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ আমার এখানে আইডিটা লগ হয়ে গেছে আর এখানে ফ্রিতে দুটো কয়েন সরি পাঁচটা কয়েন দিয়েছে আর এখানে চেঞ্জ অ্যাকাউন্ট এখানটায় ক্লিক করলে দেখতে পাবো এখানে আমার দুটো আইডি অ্যাড রয়েছে অ্যাপ্লিকেশানটার মধ্যে আমার আগে থেকে এই আইডিটা অ্যাড করা ছিল আর এটা নতুন করে অ্যাড করলাম ঠিক আছে এরপর এই কয়েনটা কীভাবে বাড়বে এই যে এখানে লেখা রয়েছে ফলো অ্যান্ড গেট কয়েন্স এখানটায় ক্লিক করলে এই যে একটা কয়েন বেড়ে গেলো একটা একটা কয়েন বাড়বে আর এখানে লেখা রয়েছে অটো মুড প্লাস এখানটা অন করলে এই যে স্টার্ট অটো ফলো প্লাস এখানটায় ক্লিক করলাম এটা ক্লিক করার পর এটা ব্যাকগ্রাউন্ডে রানিং চলতে থাকবে এটা যদি ব্যাক করে দিই ডাইরেক্ট তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডে রানিং চলছে এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে তো সর্বনিম্ন এখান থেকে আমরা একশোটা ফলোয়ার অর্ডার করতে পারবো সর্বনিম্ন একশোটা একশোটা ফলোয়ারের জন্য দুশোটা কয়েন লাগবে তো দুশোটা কয়েন দুশোটা কয়েনের জন্য এখানে কিছুক্ষণ টাইম লাগবে এখানে হয় এখনই ষোলোটা হয়ে গেছে সতেরোটা হয়ে গেল এখনই তো কিছুক্ষণ ভিডিওটা স্কিপ করে নিতে হবে তো এখানে আমার দুশো ছটা কয়েন হয়ে গেছে এরপর ফলোয়ার অর্ডার করব এই যে এখানে অপশানটা দেখতে পাচ্ছ ফলোয়ার অর্ডার এখানটায় ক্লিক করার পর এই যে এখানটায় এখানটা ইউজার ইউজার নেমটা দিতে হবে যে আইডির ফলোয়ারটা বাড়াবে ঠিক আছে তো এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি তো ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম সার্চ বটনে ক্লিক করলাম এই যে এখানে আমার আইডিটা চলে এসেছে এখানটায় ক্লিক করলাম এরপর এখানে কতগুলো কতগুলো অর্ডার করব ফলোয়ার এখানটায় ক্লিক করতে হবে এরপর আমার কাছে দুশো ছটা কয়েন আছে তাহলে একশো তিনটা ফলোয়ার অর্ডার করতে পারবো এরপর এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম এরপর সেন্ড অর্ডারে ক্লিক করব কনফার্ম করে দিই আবারও একবার কনফার্ম এরপর উপরে এই কোণে এখানটায় ক্লিক করব এরপর এই যে এখানে ট্র্যাকিং অর্ডার এখানে অর্ডারটা ট্র্যাক করব কতগুলো হয়েছে একবার রিফ্রেশ করে নিই তো এখানে দেখতে পাচ্ছ আমার একশো তিনটা অর্ডার রিকোয়েস্ট করা হয়েছে এখন একটাও রিসিভ হয়নি তো এখানে আমার একটা ফলোয়ার রিসিভ হয়ে গিয়েছে চলো এবার আমার আইডিতে গিয়ে দেখাই এখানে যে দেখতে পাচ্ছ আমার ফলোয়ার বাড়ছে এই যে দেখুন ষোলো সেকেন্ড আগে এক সেকেন্ড আগে আর এই যে নিচে এটা দেখুন আটান্ন সেকেন্ড আগে রিফ্রেশ করে এখন এই যে বাড়ছে দেখো একানব্বই ছিল তিরানব্বই হয়ে গেল ঠিক এইভাবে তিন থেকে চার মিনিটের মধ্যে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে যতগুলো অর্ডার করা হয়েছে এভাবে প্রত্যেক দিন তিনশো থেকে চারশো প্রতিদিন ফলোয়ার বাড়িয়ে নিতে পারবে নিজের আইডিতে আর যদি এই যে কোথায় গেল এখানে কয়েনটা যদি একশো বা দেড়শো হয়ে যদি আইডিটা ডিজেবল হয়ে যায় তাহলে একটা নতুন করে আইডি বানিয়ে সেই আইডিতে কয়েনগুলো ট্রান্সফার করে নেওয়া যাবে এখানটায় ক্লিক করবে এখানটায় ক্লিক করার পর ট্রান্সফার কয়েন এখানটায় ক্লিক করে আইডির ইউজার নেমটা এখানে বসানোর পরে কতগুলো কয়েন আছে কয়েনটা বসিয়ে এরপর সেন্ড কয়েনে ক্লিক করলে কয়েনটা ট্রান্সফার হয়ে যাবে নতুন আইডিতে